বাংলাদেশের যে বেদাতি সালাত চলছে আল্লাহ যেন সেটাকে সংস্কার করে দিন ভুলগুলো বোঝার জন্য তৌফিক দান করেন আমি বিশ্লেষণ করতে গেলে আমি নাম দিয়েছিলাম জাল হাদিসের কবলে রাসুল সাল্লা সাল্লামের সালাত প্রথম আপত্তি হলো এই বইয়ের মধ্যে অনেক জয়ীফ হাদিসও তো আছে হাদিস না সেই কথাও তো আছে নাম কেন জাল হাদিস হলো জয়ীফ ও জাল হাদিসের কবলে যেটা আজকে শিরোনাম দেওয়া হয়েছে এটা নামটা হতো আসলে এর থিমটা কেন এটা কোনোদিনই আমি ব্যাখ্যা করিনি এর উদ্দেশ্যটা হলো যে সন্না বা সালাতের রোকন যেগুলো এইগুলোকে এবং কিছু কিছু আমল আছে যেগুলো সন্না কিন্তু খুবই ফজিলতপূর্ণ এই সন্নাগুলোকে সালাতের আহকামের মধ্যে এইগুলোকে নষ্ট করার জন্য প্রথম প্যারাকটা মারা হয়েছে জাল দলিল দিয়ে এবার কি বুঝতে পারছেন প্রথম প্যারাকটা মারা হয়েছে কি দিয়ে জাল দলিল দিয়ে এই জন্য নাম রাখছি জাল হাদিসের কবলে রাসুসাল্লাহ সাল্লাম যেমন একটা হাদিস আপনাদের কাছে খুব প্রসিদ্ধ এদেশের অধিকাংশ মুরব্বী জানে যেটা আমি উল্লেখ করেছি বইটার মধ্যে কলার ভাষাটা বুঝলেন কলার নবী বলেছেন মান তারাকা হাত্তা মাদা অক্তুহা কেউ যদি একটা সালাদ ছেড়ে দেয় হাত্তা মাদা অক্তহা ইতিমধ্যে অক্ত চলে গেছে সোম্মা কদা অতঃপর সেটা আবার কাজা করে নিয়েছে কথা কি বুঝতে পারলেন ওজিবা ফিন্নার হকুবা তাকে জাহান নামে শাস্তি দেওয়া হবে এক হকবা পরিমাণ ওয়াল হকবু সামানুনা সানা আর এক হকবা সম পরিমাণ আশি বছর কয় বছর ওকুল্লু সানাতিন সালাসু মিয়াতি ও সিত্তুনা ইয়ামান আর প্রত্যেক প্রত্যেক বছর হয় তিনশো কয়দিনে ষাট দিনে এরপরে বলেছেন তিনি ষাট দিনকে ভাগ করেছেন কুল্লু ইয়মিন আলফু সানাতিন মিম্মা তাউদ্দিন আর প্রত্যেকটা দিন হবে এক হাজার বছরের সমান তাহলে তিনশো ষাট দিনকে এক হাজার দিয়ে গুণ দিলে কত হয় দুই লক্ষ অষ্টআশি লক্ষ বছর হিসাব করে ওখানে বলা হয়েছে উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হয় কয় বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তো এইটা কোথায় পাওয়া গেল এই যে কলান্নাবি ভাষাটা বুঝেছেন কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুসাল্লাম বলেছেন তার দলিল থাকা লাগবে না শোনেন অনেক জাল হাদিস আমি মনে করি প্রায় দলিল আছে আমি এর দলিল খুঁজে পাইনি তবে আপনারা আলেম মানুষ যারা আছেন আগে একটা উর্দু অনুবাদ নুরুল কুলুব কোরআনের তাফসির ছিল কে জানেন আপনারা জানেন না মনে হয় তাই না যারা পুরাতন আলেম তারা বুঝতে পার বলতে পারবেন এটা আমিও পড়েছি নুরুল কুলু এটা উর্দু তরদমা অনুবাদ আপনি বুঝতে পারছেন না জি জি নুরুল কুলু এখানে এই তথ্যটা পেয়েছিলাম যে সেখানে লেখা আছে এই হোক বা আহকা বা আছে না সোরা কিসের মধ্যে ওই বলেন আম্মায়াতা সালুন এই সুরার সুরা নাবার তাফসিরে উল্লেখ করেছেন এই হকুবা শব্দটা এটাই দলিল আর কোনো দলিল নাই তিনি কোথায় থেকে উল্লেখ করলেন সেটাও কিন্তু উল্লেখ নাই এখানে আর কথা বলে দিই তথ্যটা বলার জন্য এই যে সাদ্দাদের কাহিনী আছে না হ্যাঁ এর কোনো দলিল পাইছেন আপনারা এর কোনো জাল দলিলও নাই কিন্তু এর পাবেন কোথায় সেটাও বলে দিই আলহামদুলিল্লাহ তখন থেকে আমাদের ধারণা যে আহলে হাদিসরা দলিলবিহীন কথা বলে না জাল হলেও বলে দেয় অমুক জায়গায় আছে তো সাদ্দাদের কাহিনীটা নুরুল কুলুবের মধ্যে আছে কথা বুঝতে পারলে যেটা এখন আলেমুলামা এটা পাবে না যখন ওই কেতাবটা পড়লে পাবে কিন্তু আমি দলিল পাইছি আজকে এটা বলছে এর একটা দলিল পাইছে নতুন সংস্করণ আসছে বইটার আপনারা পাবেন ইনশাল্লাহ তো তবলিক জামাতের বইয়ের মধ্যে এটা লেখা আছে এইটা আমি এখানে রেফারেন্সও উল্লেখ করেছি যে ফাজাইল আমুল উর্দু বই যেটা উনচল্লিশ পৃষ্ঠায় আছে বাংলা যেটা একশো ষোলো পৃষ্ঠায় সেখানে লেখক একটা কথা বলছেন কাদাফি মাজালিসুল আবরার এইভাবে মাজালিসুল আবরারের মধ্যে আছেন কুলতু আমি বলছি লাম আজিদহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস আমি বলছি আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে এর মধ্যে আমি এই বর্ণনা পাইনি তে লিখলেন কেন তাহলে এই যে এক সালাত কাজা হলে যদি পড়েও নেয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে কত বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এই কথাটা কতটা হাদিসের বিরোধী এটা কি করবেন তখন আপনি আস্তাকুল্লাহ অথচ রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আপনি এই হাদিসগুলো যেমন নাসাইতে একটা হাদিস আসছে আল্লাহ রাসুল খাইবারের যুদ্ধের দিনে এক ওয়াক্ত না জহর আসর মাগরেব এশা এই চার ওয়াক্ত সালাত পড়েছেন এশার সালাতের পরে তাহলে চারটা ওয়াক্তই কি হয়েছে কাজা হয়েছে এবার ফতুয়া মারেন তো দেখি আপনারা চার ওয়াক্ত কাজা করেছে তাহলে প্রত্যেক জায়গায় যোগ যোগ করেন দুই কোটি অষ্টাশি লক্ষ বছর তাহলে কত কোটি হচ্ছে হ্যাঁ চার দোকানে আট এখনো গুণ গুণ করেননি আপনারা আল্লাহ রাসুল এবং সাহাবাহাম তাহলে কত কোটি বছর থাকবে বলেন আল্লাহ রাসুল নির্দেশ দিচ্ছেন মান্নামা নাসিয়া কেউ যদি সালাদ ভুল করে পড়তে যদি না পারে আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে কত দয়া করেছেন আল্লাহ বান্দার উপরে সল্লে মানে যখনই স্মরণ হবে যখনই ঘুম থেকে জাগবে তখনই পড়ে নিবে এটাই তার জন্য কাফের